কাকু গিয়ে সিপ দেন কাকু গিয়ে চা দেন হাসতে আর মরি দেন কি রে আঙ্গুটা কই কি সা তোরা খাইতে পারবি নি সা ওয়াড়া দে ওয়াড়া দে কথা কইছে তোগরও কাইলা খাওয়াইছি না জটা জখাবা কাইলাটা কাইলা গেছে কই কাকা ইগুন রে গে গে সা দে অর্ডার দিছি না হরি না কি আরে এটা তো সামান্য আমি কিছু অর্ডার দিতাম আর তোরা কাল্লা কইছ আরে কিয়া খাওয়াবি হ্যাঁ কিয়া ঠান্ডা খাওয়াবি কি কইছত না হ্যাঁ, খাবার দিতি নয় তোরা কে কইছে আতন টেয়া লন ইসে গসা ওষুধ কিনবেন লাগ আরে আচ্ছা, ডাক্তার আচ্ছা। এটা উচিত না ওরা ওষুধ নি মুখিয়া দি আচ্ছা হুন আমরা আঙ্গ পকেটে কোন দি দিয়ে তুই এখন ওষুধ কিনি নই দর পকেটে আছে আছে আচ্ছা ধর ধর কাম দিচ্ছেন ধর রাশে ধর কিছু দ ি চ ্ ছ ে e ধ a এ ট a এটা আমার ক া i লাগে এ ট a বুঝলে আমার কাম ল া গ Go. Yes, it did. Yeah. রে আবু তুই বলে তোর মার ওষুধের লাই টাকা আনছত না আগরে চা খাবাইছ আবার আঙ্গুর তো লইয়া আলাইছ তোর কালে কত দিন আর ঠান্ডা খাওয়াবে খাওয়া সত্যি না এটা উচিত না দে টেবার কর হয়েছে হয়েছে থাক থাক আর মারা লাগবে না যা कारण का भाई किया हो इसे ये किया रे किया रे यंदी किया देखा हो तो जानना बहुत अच्छे बच्चे आदेश कर तोर की इच्छे ठीक है यानी किल्ला आई सो <laughs> আমি হয়েছি আলাদিনের জিন হুকুম করেন মালিক হুকুম করেন মানি যা কম তা পুরন হয়ে যাইব একবার কই সাজছা তুই যা সামো তা পুরন যাইব একবার তো বলে দেখ বচ্চ একখান আইফোন দে আইফোন আইফোন দিছেন আমি জানতাম তুই কর দিতে একদিন তোকে কভার মিললাম এনে নে তোর মোবাইল দেন যা তুই চলে কি আর মুক্তি দিয়ে লাইছ মুক্তি মানে তুই কি এক বাইলে চলে যাওয়ার হ্যাঁ মুক্তি দিলে আমি চলেই যাবো এখান থেকে না না না না না কিসের মুক্তি যা মুক্তি দিলে তুই চলে যাবি আয় লাড়িতে আন্দা সোয়াইগার সিনারিনা আন্ডকে না ডেগোরিনা না তোরা লাটুগো চত না দাবার আটা তোর সিনিনা আইবি মোবাইল বানাইছ স্যার মোবাইল বানাইছ চাই না আর দিশে আছে আসলে তুমি মানা মানা লাগে না তো সব কি বা ابو মোবাইল তো দেই ঠিক আছে কি আরারি টিকটক নি বানারি এটা করি তো কি অন আঙ্গার কি সিনোস না আঙ্গার তো লাগে না না দেখছ তুই হলাই নে গে তুই গে কি কোবরা তোর দা বুঝিয়ে না সাই ওট উঠ ওঠ মোবাইল সাথে দিতে নো মোবাইল আন সাই না দিতাম না হাবুর বাচ্চা হাবু এ তো হাতের কাছে থাকার কথা নয় এখন চুরি করছি চুরি করার সাহস না হাতে আর মনে না চুরি করছি হাতে কিনি লইছে মনে হয় টেয়া কোনা হয়েছে এটা তো বুঝি আচ্ছা চল এটা যাচা বেচা করবে চল চাই আইনে এটা ভিতরে আছে

আমি অন হয়ে যেতাম না তুই আর এটা তুই দেখছ এটা কি দেখছ আই কিতাম আর প্রয়োজন হইছে এটা লাই তোর আবার কি প্রয়োজন আমার শক্তি প্রয়োজন এত শক্তি তোর কিল্লা আর বন্ধু গেল আর খালি হিড়ে আয় অনেকগুলোর লগে লড়ু মার শক্তি প্রয়োজন আচ্ছা দাদা আমি বুঝছি এই নে তো শক্তি শর্ট দিছ আমি তোকে শক্তি দিয়েছি তুই আবার আমাকে এখন তুই যাকে ইচ্ছা তাকে ফিরতে পারবি যা তুই মধ্যে ঢুকি যা শক্তি করি লই আচ্ছা তাইলে এই ব্যাপার হেন্দে নাই কই হাবু আইফোন কোনায় হেলি ছেড়ে আমরা যে এরকম বব করি ঘুরিয়ে অন আবুতুন লাগি যা লইতে হইলে তো মেলা কৌশল করে তাহলে বড়া বুঝিয়ে না কেন কি রে সোরে গে তো দরকার এমন কোন সোর আছে হ্যাঁ তো একদম চিনি চিনি যে ঠিক আছে মুচ্ছা সোর না করে হিজার কাছে যাবো অন আচ্ছা চল না যাই হিজার কাছে মুচ্ছা ভাই আছেন নাকি হ্যাঁ ভাই কে হ্যাঁ ভাই আমরা হ্যাঁ, আসলে আমাদের একটা কাজ করে দেওয়ার লাগবে বুঝছেন কি কাজ কি কাজ বলতে আমার একটা ইলেকট্রনিক লাইট আর কি হ্যাঁ আবু নামের একজনের কাছে আছে ওইটা আমাদেরকে আমি দেওয়ার লাগবে চুরি চুরি হইলে পারবো এখন কি টাকা পিঠে কিছু পামু হ্যাঁ পাবেন পাবেন বলতে এখন এগুলা রাখেন আর পরে ঠিক আছে না আরো দিবেন তো টাকা হ্যাঁ দিব দিব তাহলে সমস্যা নাই কাজ হয়ে যাইলে আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান

আচ্ছা তাহলে হেবলাই লাইট ইজা তুন নিয়া কিছু লইছে এতদিন হ্যাঁ, আর আঙ্গুরে দেখাইছি আমারও ইজা তুন তো হ্যাঁ আইফোন আরো কি কি লইছে হ্যাঁ। তাহলে আমরা একবার ট্রাই করতাম হারি আচ্ছা মানে দিন তাহলে হেবলাই কগসা দিছে দেখলাম তো লাগান তিন গসা দিছে তাহলে একবার আমরাও দিই সাই বাচ্চা তোরা আবার কারা এখন আমরা লাইট এটার মালিক আমরা যা বলবো তা শুনতে হবে তোমাকে আচ্ছা তাহলে তোদের ইচ্ছে কি আমাকে জানা তাহলে মানুষদিন তাদের কাছে কি সন দেয় <laughs> তাহলে এই পৃথিবীর মানুষের কাছে যত টাকা আছে

কই আছে জানোস না যা মারির নিচে আছে দিদি ছিল যা তুই কি ভালো জিনিস দাম করে ইয়ে না আনি দিবি না আর যদি এত ক্ষমতা তাহলে কি লাইটের তুমি ক্ষমতা বাড়িতে দেখতাম না তাহলে তুই কি ভাল হারস আঙ্গর টাকাও দিদি আর হয় না দিদি আর হয় না কি জিনিস তুই ও বাচ্চা কথা হুশ করি ক হ্যাঁ, লাইট চুরি করে ইয়ে চুরি সব মানুষ এত দল চুরি ডাকাতি লোভ লালসা নিয়ে পড়ে আছে কি আরে আগের হাবু মনে করছিল আর কাছে যে শক্তি আছে তোরা কচি নয় আয় কে কে আয় কি আর এগুন এদিকে আইব কইছে না কই এগুন ওইসা লাইট দিয়ে এনে হয়ে রয়েছে রে তোরা ইয়া নে কি আর ওর মামা তুই যে করে এ হাবু এবার কি কইবি লাইট আঙ্গো আছে শক্তি লমু আই তো করে সুযোগ দিতাম না এ মারি এ কি করলি এটা এ মুই দে আয় গসি আবু এটা কামনি করলি হাতাহাতি করি অঞ্জে এই যে ভাঙি গেলে এলাইছ দিনের শক্তি অন কোনা খামু আমরা জেলে হাতি না করলে তোরা যেন দিনের তুন শক্তি আরে হিট তুই হিটলে হিডা খাবি আর আই তোগর হাতে হিডা খাইতাম কেন তোগো দোনোগার কারণে ব্যাংছে তোগো দোনোগারে হিট তো মনে কর কম খাইছি হিডা ক দোনোগার দোষ আচ্ছা বাদ দে সুদে ছাটনি বেকার খাটনি আমরা আগের মতন বন্ধু হয়ে যাই বন্ধু থাকি এটাই ঠিক হ্যাঁ ঠিক আছে তোর কথা লাইনে আছে अच्छा Taylar ki. Yes sir.